সে রোববারের অপেক্ষা করবো সে রোববারই তো সবচেয়ে বড় দিন আসবে যে আমার বাচ্চারা দেখতে পাবে অত দিনের পর দেখতে পায়নি যে তো পারবেন খাটাখাটনি করেও জোগাড় করতে পারবেন আর অত টাকা ই করেও বাসন করতে পারবেন তখন দেখতে পাই গেলে তো খুব আমি মনে করবো যে খুব ভালো লাগে you need more of heart than your hand in doing service for children. Anita and Sonia come from a very poor family. If they are not operated, they remain blind for life. And what happens in most of the cases, they are used by the family as beggars. Godoya. আমারে আমার মনের মধ্যে আশা রাখছি আমার মেয়েকে নিয়ে এসেছি মানে কালকে আমার মেয়ের অপারেশন হলে আমাকে দেখবে চোখ ভর্তি যখন ব্যান্ডেজটা খুলে দেয় সে ছুটে নামে আর এমনিতে বলে মা আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তাদের ভবিষ্যৎ যেন ফিরে আসে সেটাই তো চাই মা বাবা বলো লাস্ট কথা আমি আর কি হলো আপনাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার আপনাদেরকে